বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নয়ন আছি আপনাদের সাথে তো আজকে যে হচ্ছে আপনাদের যেটা দেখাবো এরকম একটা প্যাটার্ন দেখাবো আজকে জাভাতে যে এতদিন আমরা যেটা দেখছি আমরা যখন ইউজার কাছ থেকে ফাইভ ইনপুট নিতাম তো এখান থেকে আমাদের অ্যালফাবেট প্রিন্ট করে দেখাতো এখান থেকে শুরু থেকে আমাদের এখান থেকে এ থেকে শুরু করে এখানে আমাদের যে ওয়াই পর্যন্ত দেখাতো পোস্ট লেটার যেখানে আমাদের এভাবের দিকে পাঁচটা ছিল অ্যালফাবেট এবং এই কলমের দিকে পাঁচটা লাইন ছিল ঠিক আছে তো সেটা <clears throat> ছিল মূলত প্রথম যেটা ছিল এ সবগুলো অ্যালফাবেট দেখাতে এরপর এখান থেকে A B C D A এই পর্যন্ত ওই পর্যন্ত আজকে দেখো উল্টো যা যে জেড থেকে শুরু করে আমাদের এই যে বি পর্যন্ত দেখাবে ঠিক আছে তো এটা আমি আপনাদের হচ্ছে নেট বেঞ্চে করে দেখাচ্ছি তো এখানে আমার একটা করা ছিল তো নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি প্রজেক্ট এখানে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যালফা অ্যালফা সরি এখানে অ্যালফা দিয়ে দিচ্ছি আচ্ছা ফিনিশ ঠিক আছে তো এগুলো আমি এই বড় মতো ডিলিট করে দিচ্ছি এগুলো আমাদের কোনো কাজে লাগবে না আচ্ছা। তো ডিলিট করে দিলাম এবার হচ্ছে আমাদের টাইপ করে বললাম তো এখানে আমরা আগে যেটা নিয়েছিলাম যে আমাদের যে আজকের ভ্যালুটা ছিল এই যে দেখতে পাচ্ছেন আজকের ভ্যালু এটা আমরা যখন ইয়ে নিয়েছিলাম এই যে বড় হাতের এ এর জন্য এখানে মানে হচ্ছে ডেসিমাল ভ্যালু পঁয়ষট্টি হওয়ার কারণে সিক্সটি ফাইভ হওয়ার কারণে আমরা এখানে তার একটা ভেরিয়েবল সেট করে দিতাম ইন্টিজার টাইপের এবং সেটা এইখান থেকে এ থেকে শুরু করে আমার হচ্ছে এই ওয়াই পর্যন্ত আসতো তো যেহেতু পঁচিশটি সংখ্যা ছিল ওই পর্যন্ত আসতে এবং এই ডেসিমাল মানটা হতো এইটটি নাইন তো আজকে যেটা দেখাবো এই জেড থেকে আমাদের এখানে বি পর্যন্ত আসবে এবং জেড এর যেহেতু হচ্ছে আমরা যেটা করব জেড এর যেহেতু ডেসিমাল ভ্যালু হচ্ছে নব্বই ঠিক আছে তো এখান থেকে আমরা এখান থেকে মূলত ভেরিয়েবলটা শুরু করবো এবং ভেরিয়েবল মান দিয়ে দেবো নাইনটিন এবং এরপরে এখান থেকে শুরু করে সে কি করবে এক এক করে কমবে এবং আমাদের এই যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের প্রিন্ট করে দেখাবে ঠিক আছে তো এটা আমরা দেখি এখন তো এটার জন্য আমাদের যেটা করতে হবে একটা ইন্টিজার টাইপের আমাদের ডাটা ডিক্লেয়ার করতে হবে ঠিক আছে অ্যালফাবেট দিয়ে দিই বরাবরের মতোই অ্যালফাবেট এখানে আমরা আগে বলেছিলাম যে নব্বই দিয়ে দেবো ঠিক আছে নাইনটি দিয়ে দেবো এরপরে যেটা কর আমরা একটা ইউজের কাছ থেকে সরি একটা ইনপুট নেওয়ার জন্য একটা লাইন <coughs> প্রিন্ট করব এবং এখানে করে দিব প্লিজ পিনি এটা লেখা ভালো ঠিক আছে enter enter any number of character any number of character ঠিক আছে এটা দিয়ে দিতে পারি আচ্ছা এরপর শেষ এটা নিয়ে গেছে এরপর যেটা করবো আমরা স্ক্যানার ক্লাস নিব ঠিক আছে স্ক্যানার স্ক্যানার ক্লাসের একটা ইনপুট ঠিক আছে এরপর এটা আমরা এটা নিয়ে নিউ স্ক্যানার এতো যাওয়াটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা নিয়ে আমরা কাজ করবো স্ক্যানার স্ক্যানার এরপর এখানে আমাদের ফার্স্ট এর মধ্যে লিখে দিতে হবে সিস্টেম ডট ইন ঠিক আছে সিস্টেম ডট ইন এরপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে এবং অল্টারনেটার সেপে এই স্ক্যানার ক্লাসটা ক্লাস থেকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে ঠিক আছে তো এটা ইনপুট হয়ে গেছে ডাবল এন্টার ক্লিক করার ফলে এটা হয়েছিল যাই হোক আচ্ছা এরপর আমরা এই ইনপুটটা নিয়ে কাজ করবো যেহেতু ইনপুট নেওয়ার কমান্ড হচ্ছে ইনপুট ডট নেক্সট ইন্টিজার ঠিক আছে next next integer next integer এরপর এখানে এটা প্লাস কিন্তু এবং এবং এটা আমরা কি করব এটা আমরা একটা এটা যেহেতু আমাদের একটা ইনপুট পাবো কিন্তু এটা আমাদের রেখে দিতে হবে তো এটা আমরা আর একটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালুর ভিতরে রাখবো ঠিক আছে যেটার নাম দিয়ে দিলাম নাম এটার ভিতরে আমরা রেখে দিলাম ঠিক আছে এখন এটা নিয়ে আমরা কাজ করব এবং হচ্ছে ধরেন এখানে আমরা একটা বড় মতো ফর লুপ চালাবো ফর লুপ চালাবো এবং লুপটা রো থেকে যেহেতু শুরু হয় এটা এখানে বলে দিতে হবে যে কি ডাটা টাইপ ইন্টিজার ডাটা টাইপের এবং শুরু হবে এটা ওয়ান থেকে এবং রোটা চলবে হচ্ছে আপনার যতক্ষণ না পর্যন্ত এই যে এই ইউজার ইনপুট নামের গুলো সমান বা বড় হবে ততক্ষণ পর্যন্ত চলবে এবং এটা এক এক করে বাড়তে থাকবে ঠিক আছে এবার এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিব আচ্ছা এরপরে যেটা করতে হবে এখানে আর একটা লুপ চালাবো আমরা কলামের জন্য ঠিক আছে যেটা হবে এই রো এর ভিতরে কলামটা যেহেতু প্রিন্ট করবো সেই এটার জন্য আর একটা চালাবো কলাম এবং এটাও ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দিতে হবে ইন্টিজার টাইপে এবং এটা শুরু হবে অন থেকে এবং কলামের যে ভ্যালুটা কলাম ভ্যালুটা হচ্ছে আপনার চলবে ওই যে বড় বড় মতো যতক্ষণ না পর্যন্ত এন এর মানের সমান হবে বড় হবে ততক্ষণ পর্যন্ত চলবে এবং কলাম এর ভ্যালু কি করবে এক এক করে বাড়বে ঠিক আছে এক করে বাড়বে আচ্ছা এরপর এখানে যেটা করতে হবে এখানে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমাদের বলে দিতে হবে ঠিক আছে তো এখানে আমাদের প্রিন্ট লাইনটা দেওয়া আচ্ছা এটা আচ্ছা এখানে তো যেহেতু আমরা যদি একটা স্পেস প্রিন্ট করি আজকে একটা স্পেস প্রিন্ট করি এরপর এখানে প্লাস সাইন দিয়ে দেবো প্লাস সাইন দিয়ে দিতে হবে এরপর কি টাইপের আমরা আউটপুট চাচ্ছি যেহেতু ক্যারেক্টার টাইপের চাচ্ছি সেখান তো এখানে ক্যারেক্টার লিখে দিতে হবে এরপর এখানে এই যে ভেরিয়েবলটা দেখছেন এটার নামটা লিখে দিতে হবে ঠিক আছে তো অ্যালফাবেট ছিল অ্যালফাবেট ঠিক আছে এরপরে যে কাজটা করতে হবে এই লাইনে এই লাইনে আমাদের মূল কাজটা হচ্ছে এই লাইনে যে আমরা যেহেতু এখানে নব্বই ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ঠিক আছে নাইনটি ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করেছি এখন এখান থেকে বার না যদি বাড়ে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পাবো না যেহেতু জেড থেকে আমাদের মানটা আসবে তো জেটের মান হচ্ছে আমার নব্বই তো এখান থেকে আস্তে আস্তে কমবে তো যদি কমে সেক্ষেত্রে আমাদের এখানে এই ভেরিয়েবলটার মান অ্যালফাবেট ঠিক আছে মাইনাস করে দিতে হবে ম্যানেজ করে দিলে হবে কি এখান থেকে এই যখনই এই লুপটা চলবে এবং প্রথম যখন ইউজার ইনপুট দিবে প্রথম যখন ইউজার ইনপুট দিবে তখন হচ্ছে আমাদের এই যে অ্যালফাবেটের এই মানটা নাইন নাইনটি থাকার কারণে এখানে প্রথমে হচ্ছে আপনার এর ডেসিমাল ভ্যালু যেহেতু এর সেহেতু আমাদের জেট প্রিন্ট করবে এবং এই লুপটা যখনই শেষ এই পর্যায়ে আসবে এই পর্যায়ে সে এই অ্যালফাবেটের কারণে এখানে একটা ক্যারেক্টার জেট প্রিন্ট করবে এবং কি করবে এই অ্যালফাবেট এই ভ্যালুতে আসার পরে আবার এখান থেকে একটা মান কমিয়ে দিবে তার মানে যখন হবে 89 নাইন এটি যখন হবে তখন আবার সে কি করবে যখন আবার ওয়াই প্রিন্ট করবে আবার যখন এখান থেকে ঘুরে আবার লোকে শেষ আসবে তখন আবার এখান ক্যারেক্টার প্রিন্ট করবে এরপরে আবার যখন এক এক কমে যাবে তখন আবার এক্স প্রিন্ট করবে এইভাবে পুরো লুপটা চলবে এবং লুপটা চলতে চলতে কোন পর্যন্ত চলবে বি পর্যন্ত চলবে কারণ হচ্ছে আমার এ পর্যন্ত যাবে না কারণ যেহেতু আমি যদি ফাইভ নিই আপনারা একটু দেখেন এখানে আমি ইউজার থেকে ফাইভ নিচ্ছি ইনপুট আচ্ছা এখানে একটা আমাদের সবগুলো এক লাইন আসতেছে এইখানে যেটা করতে হবে এই লাইনটা এখানে এখানে আমাদের হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে হবে ঠিক আছে আচ্ছা নিউ লাইন প্রিন্ট এটা আমাদের দরকার নেই এখন হচ্ছে মনে হয় আমরা আকাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব আমাদের আচ্ছা এখানেও যেটা হয়েছে এটা হয়নি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাইনি যেটা পাশাপাশি হবে এরপরে এই যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের এটা উঠিয়ে দিলেই হবে ঠিক আছে আচ্ছা এবারে ফাইভ দিই আচ্ছা, এবারে আমরা কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে জেড থেকে যেটা হয়েছে যে জেড থেকে শুরু হয়েছে এবং একটি স্পেস নিয়েছে এবং স্পেসটা নেওয়ার হচ্ছে রিজনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের এখানে স্পেসটা দিয়ে দিয়েছিলাম এই কারণে এবং এখান থেকে এই যে জেড থেকে শুরু করছে ওয়াই এখানে পাঁচটা ক্যারেক্টার নিয়েছে এবং সর্বশেষ এটা চলছে কত পর্যন্ত পর্যন্ত কারণ কি হচ্ছে এখানে যখনই আমি ফাইভ ইনপুট নিছি তার মানে এদিকে আমার এই রোয়ের দিকে পাঁচটা দেখাবে এবং কলমের দিকে পাঁচটা লাইন দেখাবে পাঁচ সেগুনে পাঁচের সমান হবে কত পঁচিশ কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মোট ছাব্বিশটি যার কারণে এখানে শেষ পর্যন্ত আর এখানে এই যে এ এর মানটা সে প্রিন্ট করতে পারবে না যদি আমার এর উপরে দেই তাহলে কিন্তু সে আবার এর মানটা প্রিন্ট করবে দেন এর নিচে যেগুলো আছে সেগুলো আবার প্রিন্ট করবে যদি আমরা এখানে ধরেন সিক্স দিই ঠিক আছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আমরা আমাদের এই আউটপুটটা যে পেয়েছি তার এইদিকে ছয়টা পেয়েছি কিন্তু এইদিকে দেখেন খেয়াল করেন এদিকে আমরা ছয়টা হচ্ছে রয়ের দিকে ছয়টা মানে বর্ণমালা পেয়েছি আবার এদিকেও ছয়টা লাইন পেয়েছি কিন্তু এইখানে এই যে এইখানে এসে দেখেন এসে যখন এই যে বি এর মান থেকে আবার বি পর্যন্ত আমাদের গত যে আউটপুটটা দেখেছিলাম সেটা শেষ হয়ে গেছিল কিন্তু এখানে আবার এই প্রিন্ট হয়েছে এরপরে আবার এইগুলো প্রিন্ট হয়েছে কারণ এইগুলো এইগুলোর আজকের ভ্যালু অবশ্যই সিক্সটি ফাইভের কম যেহেতু আমরা জানি যে আমাদের সিক্সটি ফাইভ কার ডেসিমাল নাম নাম্বার হচ্ছে এটা হচ্ছে আমার এই যে এ ডেসিমাল নাম্বার ঠিক আছে সো এই কারণে এইগুলো প্রিন্ট করতেছে ঠিক আছে তো এই ছিল আজকের টিউটোরিয়াল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ